সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাতে যমুনাতে জল ভরিতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায় জল ভর জল ভর রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ করো রাধে মানিকে হাত পেতেছে চাঁদ ধরিতে চাই বামনিকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস নিল গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুনার জল সর্বকামী খায় আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনি কানাই বাসি হাতে নিল সর্প হয়ে কালো বাসি রাধেকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল মরলাম মরলাম বলে রাধে জমিনে ফুরিল মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি দু একখানা করিব পানি এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে সোনারে যৌবন খানি দান করে ডানায় বিষ ছাড়িয়া দিল ছেড়ে ছেড়ে রাতে তখন গৃহবাসে গেল গৃহবাসে চেয়ে রাধে আরে বিছাচু কদম ডালে থাকা কানায় ফিকা মারে ফুল বিয়া নাকি কর কানায় বিয়া নাকি করিব রাধে করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাবো হার কলসি কোথায় পাবো মত সুন্দর রাধে যদি পেতে চাও গলাতে কলস বেঁধে যমুনাতে চাও কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি তুমি হও যমুনা রাধে আমি বা মরি তুমি হও যমুনা